হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবার একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকে দেখো আমি সকালের কাজকর্ম দিয়েই আমার ভিডিওটি শুরু করলাম আর আমি আজকে সকাল সকাল বাসন টাসনগুলো মেজে নিচ্ছি কারণ আমার একটা জায়গায় যাওয়ার আছে আমি বাসনগুলো মেজে নেব আর এদিকে আমি চাল ধুয়ে রেখে দিলাম যাতে করে আমি ভাতটা তাড়াতাড়ি করে নিতে পারি চালটা একটু ভিজিয়ে রাখলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে বাসনগুলো আমি এমনভাবে মাজি পুরো যখন বাসন বেশি থাকে অল্প অল্প করে বাসন মেজে নিই আবার ধুয়ে রেখে দিই তাতে করে কি হয় বাসন মাজার বোরিং যে ব্যাপারটা সেটা চলে যায় আর বাসনের গায়ে দেখবে সব বাসন মাজা হওয়ার পরে ধুলে ভালো করে ধুলেও কিন্তু একটা সাদা স্তর মতো দেখা যায় সেটা আর হয় না কারণ অল্প কটা করে বাসন মাজি আর ধুয়ে ধুয়ে রেখে দিই এই ফাঁকে রোজ একটু উকি দিয়ে গেল তো এইভাবে বাসন মেজে নিই তো আজকে আমার বৃষ্টিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া আছে ও ঘুমের মধ্যে খাট থেকে পড়ে গেছিলো যার জন্য ওর কোমরে একটু ব্যথা হচ্ছে তো তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি একা হাতেই তো আমাকে সব করতে হয় তোমরা জানো ওর বাবা বেশিরভাগ সময়টাই এখানে থাকে না বাইরে থাকে কর্মসূত্রে যার জন্য হ্যালো বন্ধুরা welcome back to my channel আশা করছি সবাই খুব খুব খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আজকে আবার সকাল থেকে একটা ডেলি ব্লগ শুরু করে দিলাম অল্প একটুখানি সকালের কাজ তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে হচ্ছে সোমবার সোমবার আজকে সকাল দশটা থেকে ব্লগটা শুরু করছি তো আজকের দিনটা খুবই ব্যস্ততা যাবে মনে হচ্ছে কারণ বৃষ্টির একটু প্রবলেম হচ্ছে শরীরে কোমরে একটু ব্যথার মতো হচ্ছে তো ওর জন্য এক জায়গায় ডাক্তার দেখাতে নিয়ে যাবো সেখানে সকালে নাম লিখিয়ে আসতে হয় তো ভাবছি যাব সকালে একবার নাম লিখিয়ে আসতে হবে বিকালে একবার যেতে হবে তো দেখা যাক কতটা কি করতে পারি আর সেই সাথে রোজ দেখো ওই যে টেবিলটার উপরে পুরো বই খাতা ছড়িয়ে রাখেন নিচেও বই খাতা নিয়ে সব সময় বসে পড়ে মানে চলতে ফিরতে বই খাতা সবসময় নিচে পাওয়া যাবে তো বেশি গপ করবো না সাথে থাকো একদম স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভাববে চলো তাহলে দেখতে থাকো আর আমার সাথে থাকো এই দেখো আলু আলুগুলো কিন্তু আমি ধুয়ে নিলাম কারণ ওইভাবে গুঁড়ো লেগে থাকে না আলুতে লাল রঙ তখন অসুবিধা হয় ওই ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে এটাকে মানে ছিলে কোনো কাজ করি তখন আলু ভাজা করব আর এই দেখো এই যে পান্তা ভাত রয়েছে পান্তা ভাত আলু ভাজা দিয়ে খুব সুন্দর লাগে আমি এখন মাঝে মাঝেই পান্তা ভাত খাচ্ছি আর এখন পেপারে যে বেরিয়েছিল পান্তা ভাত খাওয়া কতটা ভালো নিয়ে অনেকে ভিডিও বানিয়েছে যার জন্য পান্তা ভাতটা এখন মাঝে মাঝেই খাচ্ছি আর ভালো লাগে খেতে ছোটোবেলায় অনেক খেলাম এখন তো সবাই ভালো তো এখন মাঝে মাঝে পান্তা ভাতটা খাচ্ছি নামটা ভেজে নিয়ে পান্তা ভাতটা খেয়ে নেবো খেয়ে নিয়ে দেখি বাইরে যাওয়া যায় কিনা তোমাদেরকে যে কথাটা বললাম যে যাবো এই যে আলুটা প্রায় ভাজা হয়ে গেছে আমি না পেঁয়াজটা লঙ্কাটা একটু পরে দিয়েছি পেঁয়াজটা একটু পরে দিলে কি হয় বেশি ভাজা ভাজা হয় না কারণ পেঁয়াজটা কাঁচা খাওয়াই বেশি ভালো শরীরের পক্ষে আর কিন্তু পেঁয়াজের এই পুরো কাঁচা ভাগটা একটু চলে যায় আর খেতেও বেশ টেস্ট লাগে এর ভিতরে একটু নেড়ে নিলে কাঁচা পেঁয়াজ ওর জন্য নিয়ে নেওয়া লাগবে না তো এবার আমি এটা দিয়ে পান্ডা ভাতটা খেয়ে নেবো কষ্ট হয়ে গেল একটুখানি ঝাড় দিলাম সারণ না না হলে পারছি না গরমে এনার্জি পাচ্ছি না শরীরটাও একটু খারাপ মেয়ের শরীর খারাপ সব মিলিয়ে মিশিয়ে একেবারে ল্যাজে গরুর অবস্থা আর এই একজন পিছন পিছন বাস আমি যখনই ভিডিও করবো তখনই এই পিছন পিছন ঘাড়ে ঘাড়ে শুরু করে দেবে এই তো কাজ না আর কোনো কাজ নেই আর এখানে তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিলাম আমি বেশ কিছুদিন আগে যে উত্তরপ্রদেশে আমার এক মাসি শাশুড়ির ছেলের বিয়ের যে ভিডিওটা ছোট্ট করে শেয়ার করেছিলাম সেই ভিডিওটারই আরেকটু অংশ আমি আজকের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিলাম তো ওই দিন পুরো ভিডিও ক্লিপসগুলো আমার কাছে ছিল না ওই ভিডিওটাতে থাকলে ভালো হতো তো দেখো ওইখানে বরকে যে টাকা মারা মালা পরা হয়েছিল তো এখানে কোল বরকেও মনে হয় টাকার মালা পরানো আছে তোমরা দেখলে আর দেখো কি সুন্দরভাবে সব বরযাত্রী যাচ্ছে ছাতা নিয়ে ছাতার মধ্যে আবার এরকম ঘন্টার মতো কি কি বেঁধে দিয়েছে মানে এক এক জায়গার এক এক রকম মানে কি বলবো সব কিছু নিয়ম রিচুয়ালস সব কিছু আলাদা তো তার জন্যই আমি এটা শেয়ার করলাম আমাদের এখানকার বিয়ে বরযাত্রী অবশ্যই হয় সেটা একটু অন্যরকম আর এখানটায় দেখো এদের এখনও সেই ঘোড়ার গাড়িতে করে বিয়ে করতে যাওয়ার যে চলটা সেটা রয়েছে সেটাও খুব ভালো লাগলো আমাদের বাংলায় এটা দেখা যায় না কিন্তু এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে এই যে ঘোড়ার গাড়িতে করে বর বিয়ে করতে যায় আর এমনি তো বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে ঘোড়ার গাড়িতে করে চড়ার সুবিধা আছে আমি এখনও আমার লাইফে কোনোদিনও ঘোড়ার গাড়িতে উঠিনি এটা বেশ মজার ব্যাপার হবে আমার মনে হয় তো সুযোগ পেলে অবশ্যই উঠব তো দেখো গাড়িগুলো বেশ ভালোভাবে <laughs> সাজিয়ে খুব সুন্দরভাবে আলো রোশনাই করে খুব সুন্দরভাবে বরযাত্রী যাচ্ছে তো আজকের ভিডিওতে এটাও শেয়ার করে দিলাম আগের ভিডিওটা যারা যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে তো এখন চলে এসেছি ডক্টর যেখানে দেখাচ্ছি মেয়েকে একটা হসপিটাল সেই হসপিটালে তো আমরা ওয়েট করছি ওর ফিজিওথেরাপির জন্য ওকে ডক্টর ফিজিওথেরাপি করতে বলেছে তো সেখানেই বসে আছি আর রোজ তো খুবই দুষ্টুমি করছে এই হসপিটালের একদিক থেকে আর দিক দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে যেটা মানে সামলানো যাচ্ছে না আর যে যেটা বলার ছিল বন্ধুরা কিছু কিছু কথা মাঝে মাঝে বলতে হয় যেটা হচ্ছে অনেক বন্ধুরা ইদানিং দেখছি বেশ একটু ভাইরাল হচ্ছে তো ভালোই ভাইরাল হচ্ছে অনেকের ভিডিও তো সবাই বলতে আমাদের পুরনো কিছু বন্ধুর কথা আমরা বলবো যারা আমাদের পুরনো বন্ধু ছিল তো তারা হার্ড ওয়ার্ক করছে ভাইরাল হচ্ছে খুবই ভালো কথা তাদেরকে অনেক শুভকামনা কিন্তু তার মানে পুরনো বন্ধুদের ভুলে যাওয়া না আমরা যারা অনেক পুরনো প্রথম দিক থেকে তাদের সাথে আছি তাদের একটু হলেও আমাদেরকে একটু মনে রাখা উচিত তো চলো আমরা একজন না গেলে বা সে একজন না আসলেও এত বন্ধুর ঘরে যাওয়া সম্ভব হয় না আর বিশেষ করে আমার তো দিনে হায়েস্ট পঞ্চাশটা তার বেশি ভিডিও দেখতে পাই না ওই কুড়িটা মতো ভিডিও দেখি পঁচিশটা তো আমি আশাও করি না যে আমার অনেকে লোকে দেখবে কিন্তু যখন আমি একদিন দুদিন তিন দিন তাদের ঘরে যেয়ে তাদের ভিডিও দেখে রীতিমতো কমেন্ট করে আসছি অথচ তারা কিন্তু আসছে না কখনোই আসছে না এটা ঠিক কি না তোমরা কমেন্ট করে জানিও যখন এই আমাদের এখন যারা আমার ভিডিও দেখছো তার মধ্যে থেকেও যখন একজন উপরে উঠে যাবে একটু তখন আর দরকার পড়বে না না পুরনো বন্ধুদের মনে রাখার কথা আমরা বারবার যাব একবারও আসার সময় করে কোনো দিন আসার সময় হবে না না আসার সময় করে আসাটা উচিত না উচিত না যখন আর এই সব বন্ধুদের দরকার নেই তখন তাদের ভিডিও না দেখা বা তাদের কেউ এড়িয়ে যাওয়াটা উচিত না উচিত নয় কোনটা তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর তোমরা ভিডিওটা পুরোটা দেখো পুরোটা সবার পক্ষে দেখা সম্ভব হয় না জানি কিন্তু আমার ভিডিওর মূল বিষয়বস্তু যে কি যে কথাটা যে কথার অ্যান্সার দেবে বুঝতে পারবো তারাই ভিডিওটা দেখেছ মোটামুটি দেখেছো